দেশে সড়ক ও মহাসড়কের উপর নির্মিত ব্রিজ সেতু থেকে টোল আদায়ের রীতি রয়েছে এবার জাতীয় মহাসড়ক ব্যবহার করলেও টোল দিতে হবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ব্রিজ সেতুর পাশাপাশি জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের চোদ্দতম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী সভা শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশ গণমাধ্যমকারীদের সামনে তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন ব্রিজে আমরা টোল নেই সড়ক নয় জাতীয় মহাসড়কগুলোতেও থাকা যেমন ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা খুলনা ঢাকা রংপুর জাতীয় মহাসড়ক ব্রিজ ছাড়াও রাস্তার উপর টোল বসানো হবে সারা বিশ্বে তাই আছে টোলে কত টাকা নির্ধারণ হবে সেটা ঠিক করব এখন কারণ এইভাবে আর পারা যাবে না বর্তমান সরকার প্রধানের নির্দেশ তুলে ধরে এম এ মান্নান আরও বলেন এই টাকা ব্যয় করা হবে রাস্তা মেরামতে পশ্চিমা দেশগুলোতে এটাই খুব জনপ্রিয় এটাকে তারা বলে ইউজার পেড বা ব্যবহার করেন পেমেন্ট করেন এই টোলের টাকা আলাদা অ্যাকাউন্টে যাবে এগুলো রাস্তার মেরামতে ব্যয় করা হবে কীভাবে টোল আদায় হবে তা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন বিদেশে আমরা যেটা দেখেছি সেকশন সেকশন হয় ধরুন দুইশো মাইল রাস্তা প্রত্যেক পঞ্চাশ মাইল রাস্তায় একটা গেট থাকে স্থানীয় গাড়িগুলো দশ মাইল গিয়ে আরেক রাস্তায় গেলে টোল আসবে না লং ডিস্টেন্স ট্রাভেলারদের দূরবর্তী যানবাহনের জন্য এটা হবে তবে এই বিষয়ে বিস্তারিত কাজ করবে আমাদের প্রকৌশলীরা এখানে অযৌক্তিক কিছু হবে না বলে জানান পরিকল্পনা মন্ত্রী এদিকে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী বিশ সপ্তাহের মধ্যে পাঁচ হাজার চারশো সেনা তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে ওয়াশিংটনের শীর্ষ প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছে তালেবানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া জালেমে খলিল জাত এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে দীর্ঘদিন ধরেই তালেবানের সঙ্গে শান্তির আলোচনা কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ রয়েছে প্রথমবারের মতো এই বিষয়ে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন কোনো মার্কিন কর্মকর্তা তবে তিনি জানিয়েছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মার্কিন ওই কর্মকর্তার সাক্ষাৎকারটি যখন টেলিভিশনে সম্প্রচারিত হয় ঠিক সেই সময় কাবুলে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে তালেবানের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এই হামলা চালিয়েছে এতে কমপক্ষে ষোলো জন নিহত এবং আরও উনিশ জন আহত হয় তালেবান বলছে তাদের এই হামলা লক্ষ্যবস্তু ছিল বিদেশি নাগরিকরা বিদেশি নাগরিকরা বসবাস করেন এমন একটি আবাসিক কম্পাউন্ডে এই হামলা চালানো হয়